আজকে বাংলাদেশে কিছু মাদ্রাসা আছে তিমকানা আছে সেখান থেকে ভালো ভালো হাফেজ দক্ষ আলেম বের হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানকে আপনারা ভুলবেন না এমন প্রতিষ্ঠান আছে সেখান থেকে তো ভালো আলেম বের হচ্ছে না ভালো হাফেজ বের হচ্ছে না সব জায়গায় দুর্নীতির শৈলা যেখানে যেখান থেকে ভালো হাফেজ প্রোডাকশন হচ্ছে ভালো আলেম বের মানুষকে কোরআন হাদিসের সঠিক দিক নির্দেশনা দিতে পারছে আপনারা জাকাতের অংশ থেকে তাদেরকে বলবেন না যে যে কোন মাদ্রাসা হোক আমার নাম বলার দরকার নাই যারা সমাজকে দিচ্ছে তাদেরকে আপনারাও এতিমখানায় তাদের মাদ্রাসার পান্ডে এখানে মাদ্রাসার মধ্যে পান বা আলাদা আলাদা থাকে ছাঁদা পান সৎকা পান সৎকা পান্ডে আপনি এটা বলে দিবেন আল্লাহ রাবুল আলমী এই দুর্যোগ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন